অতে অন্য কথা পরে কব আতে আগে ভালো মানুষ হব হ্যাঁ, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই না কেন সবার আগে ভালো মানুষ হতে হবে এখন আমি চলে যাব টেকনিকে আমি স্বামী মাসান নাহিন সংক্ষেপে সাহানা আচ্ছা আমরা বরাবরই সহজ টেকনিক করতে ভালোবাসি কেন ভাই লিফট থাকতে সিঁড়িতে উঠবো একশো তলা বিল্ডিং তাহলে ইংরেজি ভাষাটা ইংরেজি উচ্চারণটা চলে হচ্ছে লিফটে কিছু জায়গায় কিছু ক্ষেত্রে আমরা সিঁড়িতে উঠি আমরা পারি না তাই না এই জন্য গন্তব্যে পৌঁছতে পারি না প্রত্যেকটা কাজের একটা টেকনিক রয়েছে টেকনোলজি রয়েছে লিফট হচ্ছে একটা টেকনিক একটা টেকনোলজি সহজে দ্রুত আপনি চলে যেতে পারবেন আমি এসেছি আপনাদের সামনে এবং আসবো ইনশাআল্লাহ টেকনিক নিয়ে ইজি পদ্ধতি নিয়ে ভালো লাগবে আপনাদের আজকে বলবো উচ্চারণ একটা কৌশল ও অর্থাৎ ইংরেজিতে যেরকম এ হবে এই অর্থাৎ এই আই সাই কোনো ওয়ার্ডের শেষে যদি এই থাকে তাহলে আমরা বলি এই আই সাই ই সাই we say they say Sunday Monday Tuesday Sunday Monday Tuesday মনে আছে ওই যে Sunday Monday Friday Friday is my free day Friday is my fly day Saturday অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এই হবে আর কোনো ওয়ার্ডের শেষে উচ্চারণ যদি থাকে সাউন্ড থেকে ও তাহলে হবে ও এ থাকলে এই আর ও থাকলে ও যেরকম now hey I don't know that you don't know অর্থাৎ নো থাকলে হবে নেও দেখেন শেষ সাউন্ডটা যদি ও হয় ও বাংলা ও তাহলে উচ্চারণ করবেন করবো আমরা ও যেরকম হ্যালো হ্যালো হ্যালো হ্যালো গেল সব গেল তাই না ও থাকলে হবে হ্যালো নেও আই ডোন্ট নেও ডি নাও ওকে সেও low, go. Let's go! Go. Oh, oh. Low, low. So, so. Do, do. Right. No! No! I don't know! I said I don't know! Don't know. অর্থাৎ এ থাকলে শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি এ সাউন্ড থাকে এ ওয়াই এই হবে আর যদি ও সাউন্ড থাকে হবে ও hey I don't know do you know I don't know yes I don't know thank you হ্যাঁ আমরা এরকম টেকনিক দিয়ে দিয়ে সুন্দর করে ইংরেজি উচ্চারণ সুন্দর করতে পারি অনেক সুন্দর করতে পারি আর বাংলাদেশের যে যে কোনো ছেলে মেয়ে ভালো উচ্চারণ করতে পারে কেন পারে জানেন কারণ অ্যালফাবেট তথ দধ টঠ ড হ্যাঁ আরেকটা ভিডিওতে আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে অনেক দেশের মানুষরা ভালো উচ্চারণ করতে পারেন না এটা তাদের দোষ না যেরকম বলছেন হয়তো বিভিন্ন দেশে দুই আই মিস সিউলে তার বাংলাদেশ বেতার দই আন্ডারস্ট্যান্ড হুম বলতে পারে না কিন্তু বাংলাদেশিরা বলতে পারে দই ইউ আমাদের দেশে যে সবচেয়ে খারাপ উচ্চারণ করে সেও কিন্তু এভাবে বলে না ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই understand the time is better time is better কে বলবে না দ্য টাইম ইজ বেটার এরকম কেউ বলবে না টাইম ইজ বেটার অথবা time is better normal English আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের দরকার ফ্রেশ বল we need the self confidence thank you so much ভালো থাকি ভালো রাখি